হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়ান এক্সবেট থেকে আপনারা খুব সহজে আর্নিং করতে পারবেন ওয়ান এক্সবেটে আপনারা ফুটবল ক্রিকেট তাছাড়াও নানান রকম গেমসে বেট প্লেস করে খুব সহজে আর্নিং করতে পারবেন আজকের content one xbet account registration এবং ভেরিফাইড তাছাড়াও দেখাবো ওয়ান এক্সবেটে প্রোমো কোড ব্যবহার করে কিভাবে আপনারা বোনাস নেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যায় প্রথমে ওয়ান এক্স বেট অ্যাপ ডাউনলোডের জন্য চলে আসবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর এখানে লিখবেন one X bet app download one X bet app download লিখে সার্চ করে যে কোনো একটি ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখান থেকে ডাউনলোড ওয়ান এক্স বেট অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন আমার যেহেতু অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা আছে সেজন্য আমি আর ডাউনলোড করলাম না আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর চলে আসবেন ওয়ান এক্সপেট অ্যাপ্লিকেশানে ওয়ান এক্সপেট অ্যাপ্লিকেশানে চলে আসার পর এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন তারপর সবার উপরের যে অপশান এন ওয়ান ক্লিক এই অপশানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন তারপর সবার প্রথম যে অপশান কান্ট্রি কান্ট্রিতে বাংলাদেশ বাংলাদেশে রাখবেন আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন দুই নম্বর অপশান কারেন্সি কারেন্সিতে আপনি বিডিটি রাখবেন আর যদি আপনি ইচ্ছা করেন এখানে আপনি ইউএসডি অথবা ইউরোতে বেট প্লেস করবেন সেক্ষেত্রে আপনি এখানে ইউএসডি অথবা ইউরো সিলেক্ট করতে পারেন সাপোজ ইউএসডিতে ক্লিক করলাম ইউএসডি সিলেক্ট হয়ে গেল ঠিক আছে তিন নম্বর অপশান স্পোর্ট স্পোর্টই থাকবে চার নম্বর অপশান এখানে কোডের ব্যবহার করবেন F C ninety nine eight eight এই কোডটি ব্যবহার করে আপনারা আপনাদের ডিপোজিটের সম পরিমাণ অ্যামাউন্ট বোনাস নিতে পারবেন তারপর নিচের যে ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর সবার নিচে মোবাইলের ডান সাইডের নিচে যে একটা টিপমার বাটন আছে এখানে ক্লিক করে এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি স্টার্ট করবেন তারপর একটা ওয়ান এক্স বেড থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে আপনাকে এই যেমনটা আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কপি করে রেখে দিবেন এবং একটা স্ক্রিনশটও দিবেন তারপর নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টটি অটোমেটিক লগ ইন নেবে একটু অপেক্ষা করতে হবে অ্যাকাউন্টটি আমার লগ হয়ে গেছে অ্যাকাউন্টে আমরা রেজিস্ট্রেশন এবং প্রোমো কোডের ব্যবহার করলাম বোনাস নেওয়ার জন্য এখন আমাদের আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে ভেরিফাইডের জন্য চলে আসবেন মেনু অপশানে মেনু অপশানে আসার পর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে আসার পর সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দুইটা অপশান ভেরিফাইড করবেন করে এখানে বেড প্লেস করতে পারেন ডিপোজিট দিতে পারেন ডিপোজিট দিয়ে বেড প্লেস করে এখান থেকে উইড্রো দিতে পারবেন সেই দুইটি অপশান হচ্ছে সবার উপরের যে অপশান ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনার ডিভাইসে একটি কোড আসবে ওই কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন প্রথমবারে যদি কোড না আসে সেক্ষেত্রে নিচে সময় যাওয়ার পর রিসেন্ট অপশান পাবেন রিসেন্ট বাটনে ক্লিক করে দিবেন অবশ্যই পারে কোড যাবে কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন আমার যেহেতু দুইটি সিমে দুইটি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি আর আপনাদেরকে নাম্বার ভেরিফাই করে দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত আপনারা এটা করে নেবেন তারপর আর একটি অপশান যেটা সেটা হচ্ছে সবার নিচের থেকে দুই নম্বর যে অপশান পার্সোনাল প্রোফাইল এই অপশানে চলে আসবেন এসে এখানে আপনারা আপনাদের আইডি কার্ড দিয়ে এই পেজটি পূরণ করবেন আপনাদের যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা বাবা মা অথবা যে কোনো আইডি কার্ড ব্যবহার করতে পারেন জাস্ট এটা একটা রুলস রুলসটাকে আমাদের ফলো করতে হবে এতটুকুই ঠিক আছে এটা কোনো বিষয় না যে কোনো আইডি কার্ড এখানে ব্যবহার করতে পারেন ফার্স্ট নেম আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন সব কিছু যেভাবে নাম থাকবে সেভাবে দিয়ে দিবেন আইডি কার্ডে যা থাকবে সেভাবে দিবেন ডেট অফ বার্থে আইডি কার্ড অনুযায়ী জন্মসাল দিয়ে দিবেন প্লেস অফ বার্থে আপনার জেলার নাম এখানে দিবেন রিজনে বাংলাদেশ সিলেক্ট করবেন সিটিতে সিটি সিলেক্ট করে দিবেন যেমনটা আমার বিভাগ রাজশাহী রাজশাহী দিয়ে দিলাম রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আবারও আপনাদের জেলার নাম দিয়ে দিবেন ডকুমেন্ট টাইপে ক্লিক করে আইডি ডকুমেন্ট সিলেক্ট করবেন সিরিজে ক্লিক করে ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বারে আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আপনি যে আইডি কার্ড দিয়ে পেজটি ভেরিফাইড করতেছেন ওই আইডি কার্ডের নাম্বার এখানে দিবেন তারপর ডেট অফ ইস্যুতে ক্লিক করে আইডি কার্ডের একদম উল্টো পাশে নিচের কোনারে দেখবেন প্রদানের তারিখ অথবা ডেট অফ ইস্যু নামে একটি ডেট দেওয়া আছে ওই ডেট এখানে দিয়ে ওকে করে দিবেন তারপর ইস্যু বাই এখানে ক্লিক করে বাংলাদেশ গভর্নমেন্ট সেন্ট্রাল সেমে আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন লিখে আপনি আপনার আইডি কার্ড দিয়ে পেজটি আর পুনরায় পর্যবেক্ষণ করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এই টিকমার বাটনে ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করবেন দেখতে পাবেন অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে দেখুন আমার এটা সাকসেসফুল হয়েছে এটাও ভেরিফাইড ওকে দেখুন ভেরিফাইড হলে কেমন একটা টিকমার্ক ওঠে না তো এই টিকমার্কটা উঠে গেছে আমার এটা ভেরিফাইড হয়েছে আপনারা আপনাদের নাম্বার দিয়ে নাম্বারটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে আর এইভাবে আপনার আইডি কার্ড দিয়ে এই অপশনটাও ভেরিফাইড করুন করে আপনাদের অ্যাকাউন্টটি রেডি ঠিক আছে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন ডিপোজিট করে বেড প্লেস করে এখান থেকে উইড্রো দিতে পারেন আমি যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স পাই তাহলে আপনারা যদি কমেন্ট সেকশনে যদি আমাকে বলেন যে এটার উপর আমার ডিপোজিট অথবা উইথড্র অথবা এখানে কিভাবে বেড প্লেস করতে হবে এই সব নিয়ে আপনারা যদি ভিডিও চান আমাকে কমেন্টে যদি জানান সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে তা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ